Get ready for the greatest shape of your life. আসসালামু আলাইকুম সম্মানিত সকল প্রাউড ব্র্যান্ড অ্যাম্বাসেডর অন প্যাসিবিয়ান সকলকে নতুন ভিডিওটিতে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটি আপনারা প্রত্যেকেই দেখবেন এবং সম্পূর্ণ দেখবেন না টেনে দেখবেন কারণ কিছু ইনফরমেশন আপনাদের সাথে আমি শেয়ার করব এবং সেই সাথে সাথে আমি আমাদের যে সময়টা এই মুহূর্তে যে সময়টা আমরা পার করছি সেই সময়টা নিয়েও আমরা কথা বলবো কারণ আমরা জানি এই এপ্রিল মাসটা আমাদের কাছে অনেকের কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আবার অনেকের কাছে অনেক একটা এরকম যে আমাদের হয়তো বা এই মাসে আমরা অ্যাপেল পেতে শুরু করব এই মাসে আমাদের আর্নিং শুরু হয়ে যাবে এই মাসে আমরা ওয়ালেট পেয়ে যাব বা সামনে যেহেতু ঈদ আসছে আমরা ঈদ বোনাস হয়তো বা পেয়ে যাব এই যে বিষয়গুলো এগুলা অনেকেই অনেককে আপনারা মিসগাইডেড করছেন মিসলিড করছেন আমাদের লাস্ট যে কর্পোরেট ওয়েবিনার হয়েছে সেখানে অ্যাশচার এসছিলেন এবং বলেছেন যে আমাদের এই মাসে মানে এই রানিং মাস যেটা এপ্রিল মাসে দুটি বড় আমরা নিউজ পেতে যাচ্ছি এবং সেই নিউজটা কি অ্যাশচার কিন্তু স্পেসিফিক কিছু বলেননি তবে এটা বলেছেন যে আমরা ও কানেক্ট ইকোসিস্টেমে যে কোনো সময় কিন্তু লাইভ দেখতে পারি ও কানেক্টটা যদি ইকোসিস্টেমে লাইভ চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা মাই লিঙ্কটা দেখতে পারব এখন এই যে মাই লিঙ্ক দেখতে পারবো ইকোসিস্টেমে আমাদের ও কানেক্ট যে কোনো সময় চলে আসবে এই মাসের মধ্যে চলে আসতে পারে সেটা এই মাসের পনেরো তারিখেই অনেকে আবার বলছেন যে পনেরো তারিখের মধ্যে চলে আসবে আবার অনেকেই বলছেন যে পনেরো তারিখে আমাদের ওয়ালেট দিয়ে দেওয়া হবে বা আবার অনেকেই বলছেন যে এই মাস থেকে আমাদের ইনকাম শুরু হয়ে যাবে তা আবার কারা বলছেন এই বিষয়গুলো আমরা যাদেরকে বড় লিডার হিসেবে মানি আমাদের গুরু হিসেবে মানি আমাদের বিগ একদম ইনফর্মার হিসেবে ভাবি তাদের ভাবি যে অনপ্যাসিভের সকল তথ্য তাদের কাছ থেকেই হয়তো বা পাওয়া যাবে এবং আমরা তাদেরকে একদমই ফ্রন্টলাইনার বলি এবং খুব রেসপেক্ট করি আমি শুধু জাস্ট এই জায়গাটাতে বলবো যে আমরা কাদেরকে বিশ্বাস করছি কাদেরকে আমরা ফ্রন্টলাইনার হিসেবে বা গাইডেন্ট হিসেবে দেখছি কাদেরকে আমরা আমাদের পথ প্রদর্শক হিসেবে দেখছি কাদেরকে আমরা ফলো করছি ফলো করার আগে হতে পারে সেটা আমি হতে পারে সে সেটা অন্য কেউ এনিবডি আপনি যাকেই ফলো করুন না কেন সেই মানুষটা আপনাকে অনপ্যাসিভ সম্পর্কে সঠিক তথ্য দিচ্ছে কি না অনপ্যাসিভ সম্পর্কে আপনাকে কতটুকু টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে অনপ্যাসিভ সম্পর্কে তার কাছ থেকে আপনি কোন ইনফরমেশনটুকু একদমই অ্যাসার যা বলেছেন তাই পেয়েছেন বা এমন হয়েছে যে অনপ্যাসিভ সম্পর্কে সকল তথ্য একদমই যতটুকু সে দিচ্ছে লিগ্যাল ওয়েতে দিচ্ছে কোম্পানি যতটুকু দিতে বলছে ততটুকুই দিচ্ছে এই সকল লোকদের আপনারা প্লিজ ফলো করুন যারা আপনাদের কোম্পানি সম্পর্কে অ্যাডভান্স বলছে কোম্পানি যেটা বলছে না কোম্পানি যেটা করছে না প্যাসিভ যেটা করছে না অ্যাসমোভারাচার যেটা বলছে না সেই সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করছে এই জন্য বলছি যে তাদেরকে আপনারা ফলো করবেন না ফলো করলে কি হয় আপনারা দু ধরনের মানুষকে ফলো করছেন একটা হলো যে আপনাদেরকে ভালো ইনফরমেশন দিচ্ছে তাদের আবার যারা আপনাদের খারাপ ইনফরমেশন দিচ্ছে বা ভুলভাল ইনফরমেশন দিচ্ছে তাদের এতে করে কি হচ্ছে আপনি যার কাছ থেকে একদমই মিসলিডেড ইনফরমেশনটা শুনে আসছেন মিসলিডিং ইনফরমেশন শুনে এসে কি করছেন যে আপনাকে সঠিক তথ্যটা দিচ্ছে তাকে এসে বলছেন যে হ্যাঁ এটা বলে হবে ওটা বলে হবে এটা বলে আমরা পেয়ে যাচ্ছি এই মাসেই ওয়ালেট চালু হয়ে যাচ্ছে এই মাসে আমাদের ইনকাম শুরু হয়ে যাচ্ছে এই যে বিষয়গুলো হয় কি আপনি নিজেও যেরকম প্যারা নিচ্ছেন অন্য কেউ প্যারা দিচ্ছেন অ্যাস্টার বলেছে আমাদের এই মাসে দুটি বড় ধামাকা আসবে বড় দুটি নিউজ আসবে কি বলেছে তার সাথে সাথে যে এর আগে আমরা কি দেখেছি আমরা দেখেছি বুর্জ খলিফাতে লেজার লাইট শো আমরা দেখেছি ফিফা ওয়ার্ল্ড কাপে আমাদের অন প্যাসিভ কোম্পানির যে লোগো দশ হাজার বার দেখানো হয়েছে স্পন্সরশিপ করেছিল পিন স্পোর্টস স্পোর্টসের সাথে আমরা তারপর কি দেখলাম Dubai metro railway station on প্যাসিভের নামে হলো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু অন প্যাসিভের জন্য এক একটা অ্যাচিভমেন্ট বিগ অ্যাচিভমেন্ট এখন নেক্সট যে অ্যাচিভমেন্টগুলো আসবে সেটা হয়তো বা এর থেকে আরও বড় আসবে আরও বেশ কয়েকটি অফিস করার কথা আছে সেই সম্পর্কেও ঘোষণা আসতে পারে আবার যেহেতু আমাদের ইকোসিস্টেমে ও কানেক্টটি এই মাসেই অ্যাড করার কথা যে কোনো সময় এটা কিন্তু অ্যাস্টার নির্দিষ্ট করে বলেনি যে পনেরো তারিখেই হবে আপনারা আমাদের ভিডিওতে বলেছিলেন যে ম্যাম এই মাসে পনেরো তারিখে নাকি কি একটা বড় ঘোষণা আসতে যাচ্ছে সেটা কিন্তু বলেননি আসলে পনেরো তারিখ উল্লেখ করে অ্যাশ মুফারেসার কিছুই বলেননি এই জন্যই আপনাদেরকে আমিও বলিনি আমি যতটুকু বলার চেষ্টা করেছি যে অ্যাশ স্যার যতটুকু আমাদের ইনফরমেশন দিয়েছে সেইটুকুই শুধু আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি আমি নিজেও যে একদমই হান্ড্রেড পারসেন্ট পিওর ইংলিশ বুঝি তা কিন্তু না আমি বোঝার চেষ্টা করি এবং সেইখান থেকে আপনাদের আমি ইনফরমেশনটুকু দেওয়ার চেষ্টা করি এমন নয় যে আমাকে আপনারা কেউ বলেছেন যে আমাকে ইনফরমেশন দেন বা আপনার ইনফরমেশনগুলো আমরা অনেক পছন্দ করি আমাকে ইন্সপায়ার কেউ কেউ হ্যাঁ হয়তো আপনারা কেউ কেউ ফলো করেন আবার কেউ কেউ ফলো করেন না কেউ কেউ আবার খুব বাজে চোখেই দেখেন অনেক সময় অনেক ওয়ার্ড একদম বিভিন্ন ধরনের মন্তব্যগুলো আপনারা করে থাকেন সেটাও ফলো করি কিন্তু জাস্ট যতটুকু কাজ করি যতটুকু ইনফরমেশন দিই লিগাল ওয়েতে দেওয়ার চেষ্টা করি লিগাল ইনফরমেশনটুকু দেওয়ার চেষ্টা করি এই যে অ্যাশমোফার স্যার কর্পোরেট ওয়েবিনারে বেশ কিছুদিন হলো আবার আসছেন না এটাতেও আপনারা অনেকেই অনেক মন্তব্য করছেন নেগেটিভিটি মনের মধ্যে পুষছেন হ্যাঁ এটাও ঠিক না অ্যাশমোফার স্যার যে কোনো সময়েই আবার কর্পোরেট ওয়েবিনার আসতে পারে আমাদের নেক্সট কর্পোরেট ওয়েবিনার হবে আমাদের নিজস্ব প্রোডাক্ট ও কানেক্টের মাধ্যমে এবং সেটা ও ইএস ড্যাশবোর্ডের মাধ্যমেই হবে সেটা হলে তো ভালো আমরা পেয়ে যাব আর ও ইএস ড্যাশবোর্ডে গেলে যখন যাবে তখন তো আমরা দেখতেই পাবো আমাদের মাই লিঙ্ক থাকবে আমাদের অনেক অনেক ইনফরমেশন থাকবে আরও কিছু প্রোডাক্ট থাকবে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই উচ্ছ্বসিত আমরা অবশ্যই আনন্দিত সেই সাথে সাথে আনন্দিত হওয়ার সাথে সাথে আমাদের একটু পেশেন্স রাখতে হবে অনপ্যাসিভ কোম্পানি এমন একটা কোম্পানি যেটা হলো এআই ড্রাইভেন কোম্পানি ওয়ার্ল্ডের মধ্যে দুইশো বারোটি প্লাস কান্ট্রিতে একসাথে বিজনেস প্ল্যাটফর্ম নিয়ে আসতে যাচ্ছে এখন আপনার আমার সেটা কি মনে হয় আপনার কি ধারণা যে এটা এত সহজ দুইশো বারোটা প্লাস কান্ট্রি যেখানে কাজ করছে যেখানে ইনক্লুড হচ্ছে যেই দেশগুলোর সাথে এখানে কার্যক্রম ইন করা হচ্ছে বা অ্যাড করা হচ্ছে সেখানে তাদের সকলের মতাদর্শ একই হবে সকলের মতামত এক হবে সকলের কার্যকলাপের ধরন এক হবে এক যেহেতু হবে না মতামত এক হবে না কার্যকলাপের ধরন এক হবে না তাহলে কাজের ধরনটাও একটু স্লো হবে এটা আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদের বুঝতে হবে তারপরেও অ্যাশমুখারি স্যার কিন্তু বলেছেন যে কার্যক্রম অলমোস্ট আমাদের কিন্তু অনেকখানি এগিয়ে গিয়েছে এখন যতটুকু বাকি আছে সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশমুখারা স্যার এটাও বলেছেন এই জন্য বলছি যে আপনারা যারা বলছেন যে ঈদ বোনাস আমরা পেয়ে যাচ্ছি পনেরো তারিখে ওয়ালেট পেয়ে যাচ্ছি এই ভুল ধারণা থেকে আপনারা বের হয়ে আসুন হ্যাঁ আমরা হয়তোবা এই মাসে ভালো কিছু পেতে পারি সেটা কি ধরনের মার্কেটিংয়ের ক্ষেত্রে হতে পারে প্রোডাক্ট লঞ্চের ক্ষেত্রে হতে পারে তারপর আমাদের মাই লিঙ্ক যদি আমরা পেয়ে যাই সেটা কিভাবে শেয়ার করব কার কাছে শেয়ার করবো সেই ধরনের কিছু ইনস্ট্রাকশন হয়তো আমরা পাবো এটা যদি হয়ে যায় অনেকখানি কাজ এগিয়ে যাবে এবং তবে আমরা আসলে পেশেন্স নিয়ে থাকব আশা করি যে নেক্সট যে কর্পোরেট ওয়েবিনার হবে অ্যাসমোফারা স্যার আসলে আমরা অনেক কিছুই অ্যাসমোফারা স্যার থেকে ক্লিয়ার হতে পারবো যে আসলে কি বিগ নিউজ আমাদের জন্য অপেক্ষা করছে বা কোনো অফিস উদ্বোধন করা হবে কিনা নতুন করে আমরা জানি বাংলাদেশে অফিস হওয়ার কথা ছিল বা হয়েছে সেটা কোথায় লোকেশনটা বলা হবে কিনা জানি না তবে এজন্যই বলছি যে যা কিছুই হবে অ্যাশমোফারে স্যার এসে কিন্তু আমাদের বলবে আমরা যেটা বললাম যে আমাদের যে লিডারগুলো ভুলভাল ইনফরমেশন দিচ্ছে আমরা বোনাস পেয়ে যাচ্ছি বা আমাদের ওয়ালেট চালু হয়ে যাবে পনেরো তারিখেই আসলে আপনারা তাদেরকে ফলো কতখানি করবেন বা তাদের কথা আপনারা কত কতটুকু মাথায় নেবেন সেটা আপনাদের উপরেই আমি ছেড়ে দিলাম ছেড়ে দিলাম আর বাকিটা বললাম যে অবশ্যই আপনারা ব্যাক অফিস ফলো করুন আমাদের ওই গ্যাস e যে ওয়েবসাইট আছে সেটা ফলো করুন নিয়মিত ব্যাক অফিস ফলো করলে সব ইনফরমেশান আপনারা ব্যাক অফিস থেকেই পেয়ে যাবেন এই জন্য কারো কাছে ভুলভাল ইনফরমেশন নিয়ে মাথা নষ্ট করার কোনোই দরকার নেই আশা করি আপনাদের এই তথ্যগুলো কাজে দিবে যদি ভিডিওটি মনোযোগ সহকারে শোনেন অনেক কিছুই এখান থেকে ক্লিয়ার হতে পারবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ